যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষারে ঢাকা পড়ে যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা অতল সমুদ্রের মণিমঞ্জু সারমণি আহরণ করিতে গিয়া শরীর সমাধি লাভ করে